আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ফ্রি বিটকয়েন আর্নিং করার ওয়েবসাইট যে ওয়েবসাইটটি অনেকটা পপুলার এবং ইউনিক যে ওয়েবসাইটটিতে আপনি দুটো প্রসেসে আর্নিং করতে পারবেন প্রথমত আপনি ফ্রি বিটকয়েন ক্লেম করতে পারবেন পাশাপাশি গেম খেলে আর্নিং করতে পারবেন এবং এখানে পেমেন্ট মেথডগুলো অত্যন্ত সহজ এবং সেটি আমি পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে বুঝে ফেলতে পারবেন এখানে কাজ শুরু করে আর্নিং করা কত সহজ এবং আপনি ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটের কাজ শুরু করতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি ক্লিক দিয়ে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of by heart so let's get started alright চলে এসছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন BTC maker dot I O BTC maker dot I O এটি একটি ট্রাস্টেড বিটকয়েন আর্নিং করার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রি বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন আপনারা নিশ্চয়ই যারা এই বিটকয়েন রিলেটেড কাজগুলো করেন তাদের ও তারা অবশ্যই অবগত আছেন যে ওয়ান বিটিসি সমান বর্তমানে ত্রিশ হাজার ইউএসজি এবং ওয়ান ডলার মানে হচ্ছে তিন হাজার সাতাশি তার মানে আপনারা বুঝতে পেরেছেন সো এই ওয়েবসাইটটিতে আপনি খুব সহজে অনায়াসেই অ্যাকাউন্ট করে আপনি কাজ শুরু করতে পারবেন এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কতজন রেজিস্টার ইউজার রয়েছে এবং গেমস প্লেট হয়েছে কত এবং বিটকয়েন ওন হয়েছে এত সবকিছু কিন্তু স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাচ্ছেন আপনি বিস্তারিত জানার জন্য হোয়াট ইজ বিটকয়েন সবকিছু কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে সো প্রথমে নতুন হিসেবে আপনাকে যে কাজটি করতে হবে এই কাজটি হচ্ছে সাইন আপ করা সাইন আপ করার পূর্বে আমি আপনাকে কিছু জিনিস অবশ্যই শেয়ার করব যাতে করে আপনি এখানে আরো ভালোভাবে কাজ করতে পারবেন আমি সবসময় চেষ্টা করি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট রিভিউ দেওয়ার পূর্বে সেই ওয়েবসাইট বা অ্যাপস এর স্ট্যাটিস্টিক্সটি দেখানোর জন্য সো এটির পরিসংখ্যানটা দেখানোর জন্য আমি একটি সিমিলার ওয়েবের সাহায্য নিয়েছি সিমিলার ওয়েব একটি ট্রাস্টেড ওয়েবসাইট এটির মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের পুরোপুরি পরিসংখ্যাটা জানতে পারি সো এখানে Russian federation nine point two one ইউক্রেনের পিপলরা নাইন ভেনিজুয়েলা ব্রাজিল ইন্দোনেশিয়া এবং অন্য কান্ট্রির পিপলরা এখানে কাজ করে আর্নিং করছে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখতে চান তাহলে এইখানে এই ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স কিন্তু আগুড়ে তার মানে এটি উপর দিকে চলে যাচ্ছে সুতরাং এই এই ওয়েবসাইটটির বিশেষ যোগ্যতা কতটুকু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে নেওয়ার পূর্বে আমি আরেকটি জিনিস বলে দিচ্ছি every hour we give away up to zero point zero zero zero five five BTC তার মানে প্রত্যেক ঘন্টায় আপনি এখানে এত সাতোশি আর্নিং করতে পারবেন তার মানে এই এগুলোকে কিন্তু সাতোশি বলা হয় এবং তিন হাজার সাতোশি মিলে কিন্তু এক ডলার হয় for free through our Bitcoin faucet. No frills, no hidden agenda, just a way to get you started with uh, the incredible worldwide phenomena known as Bitcoin app. And cryptocurrency. আশা করি বুঝতে পেরেছেন সো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করেছি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি নতুন হয়ে থেকে থাকলে সাইন আপ বাটনে ক্লিক করবেন এরপর আপনি যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে লগ ইন বাটনে ক্লিক করবেন ধরেন আপনি নতুন সুতরাং আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন অ্যারে বাটনে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসটি আপনার সামনে উপস্থিত হবে এখানে আপনাকে প্রথমে ইউজার নেম দিতে হবে তার মানে আপনার নামটি দিতে হবে এরপর ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে রিটাইপ পাসওয়ার্ড তার মানে পুনরায় পাসওয়ার্ডটি দিবেন এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন দেন আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে ইন্টারফেসে একটি মেসেজ শো করছে সেটি হচ্ছে thank you for registering please verify your email to get 10 uh, free spins and double your faucet rewards for one day একদিনের মধ্যে আপনি টেন ফ্রি স্পিন এখান থেকে পেয়ে যাবেন এটি হচ্ছে মোটামুটি মেসেজ এরপর আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারভিউতে নিয়ে আসবে ইন্টারভিউতে আসার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এখানে ডিফল্ট অবস্থায় আপনার মেলটি দেওয়া থাকবে এরপর আপনি ভেরিফাই ইমেলে ক্লিক করবেন ভেরিফাই মেলে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার মেলের মধ্যে একটি মেল চলে যাবে মেলটা হচ্ছে এরকম BTC maker dot IO account ভেরিফিকেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই মেলের মধ্যে নিয়ে আসবে তার মানে এই মেলের মধ্যে নিয়ে আসবে email verification your email has been successfully verified please sack go home button to continue earning more frequence free our website এই যে গো হোমে ক্লিক করবেন গো হোমে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে আশা করি আপনারা এতটুকু করতে পারবেন সো অ্যাকাউন্ট যখন তৈরি করবেন আপনার এখানে সব গুলো কিন্তু জিরো দেখাবে এবং এখানে কিভাবে আপনি আর্নিং করবেন এবার আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আরেকটি অনুরোধ থাকবে এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে দুটো প্রসেসে মেনলি আপনি এখানে উপকৃত হতে পারেন বা আপনি বেনিফিট হতে পারেন বা আর্নিং করতে পারেন প্রথমত হচ্ছে আওয়ারলি ফসেট আওয়ারলি প্রসেস এমন একটি বিষয় যেখানে এখানে কতগুলো লেভেল রয়েছে level stone iron bronze silver gold platinum diamond master পর্যন্ত রয়েছে তার মানে এখানে যদি আপনি গেম খেলেন তাহলে অনায়াসেই এই লেভেলগুলো আপনি আপ করতে পারবেন আস্তে আস্তে কেননা এখানে আপনি যত লেভেল আপ করবেন তত আপনার সাথে সেগুলো আর্ন হবে গেম খেলে খেলে আর্নিং করার অর্থাৎ ফ্রিতে আর্নিং করার এটি একটি বেস্ট প্রসেস বা মজার একটি অপশন সো এটি একটি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বোনাস ফসেট বোনাস ফসেটে যদি আমি যাই তাহলে এখানে একটি মেসেজ শো করছে সেটা হচ্ছে the value of reward that you earn from bonus faucet is based on the lucky number you roll to to more bonus spins please please play more our game তার মানে আপনি বেশি বেশি বোনাস স্পিন পেতে চাইলে আপনাকে গেম খেলতে হবে সো প্রথমে আপনি ফ্রিতে কিভাবে এখানে ফসেট uh, বিটকয়েন গুলো ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে দশটি স্পিন ফ্রি পাবেন এবং প্রতি ঘন্টা পর পর আপনি এখান থেকে গুলো করতে পারবেন সো এখানে যে রেঞ্জটা দেওয়া রয়েছে zero to nine eight eight five এর মধ্যে যদি আপনার নাম্বারটা ওঠে তাহলে আপনি এই পিটিসি টুকু ফ্রি পাবেন তার মানে এই সাতোশি টুকু ফ্রি পাবেন আমি আগেই বলেছি তিন হাজার সাতশি মানে হচ্ছে ওয়ান ডলার এভাবে ওয়ান বিটিসি সমান ত্রিশ হাজার ইউএসডি তাহলে ত্রিশ ইউএসডি সমান বাংলাদেশি টাকা কত হয় এখন কিন্তু আর বেড়েছে সো আমি ওয়ান বিটিসি সমান কত ইউএসডি হয় সেটি আমি একটু গুগলে সার্চ দিই সার্চ দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে ওয়ান বিটিসি সমান বত্রিশ হাজার শত আটাশি দশমিক ছয় শূন্য ইউএসডি সেটি আমি যদি টাকাতে কনভার্ট করি তাহলে আমি ক্যালকুলেটর ওপেন করছি ক্যালকুলেটর ওপেন করার পরে আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করছি সো বত্রিশ হাজার বত্রিশ হাজার পঁয়ষট্টি টাকার মতো আপনি এখান থেকে অনায়াসে আর্নিং করতে পারবেন যদি আপনি ধারাবাহিকভাবে সময় এখানে ইনভেস্ট করেন আশা করি বুঝতে পেরেছেন সো চলে যাওয়া যাক এভাবে আপনি এখান থেকে কিভাবে আর্নিং শুরু করতে পারবেন প্রথমত আমি দেখাবো যে ফ্রিতে কিভাবে বিটকয়েন গুলো ক্লেম করবেন সেজন্য আপনাকে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি সরাসরি নিচে চলে যাব যে X two rewards twenty four hours remaining হ্যাঁ, চব্বিশ ঘন্টা পর পর আপনি এটি ক্লেম করতে পারবেন এবং আমার এখানে প্রথমে এখন জিরো দেখা আছে সবগুলো সো আমি এটি ক্লেম করব ক্লেম করার পরে প্লেস ওয়েট প্লেস ওয়েটের পরে এই নাম্বারটি এসছে এবং আমি এত প্রায় পঞ্চাশ সাতাশি ফ্রি পেয়েছি এই যে পঞ্চাশ সাতাশি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এটি আমি এক ঘন্টা পর পর ক্লেম করতে পারবো আশা করি আপনারা এই কাজটুকু অনায়াসেই করে ফেলতে পারবেন সো এবার দেখাচ্ছি ফ্রিতে কিভাবে গেম খেলে আপনি এখান থেকে আর্নিং করবেন সো প্রথমে এই কাজটি করার পরে আপনি সরাসরি আওয়ারলি পোস্টে চলে যাবেন আওয়ারলি পোস্টে যাওয়ার পরে আপনি এখানে প্রথম লেভেলে থাকবেন তার মানে এখানে রয়েছে আয়রন আয়রন অ্যাস্ট্রোল থেকে আয়রন পর্যন্ত আমি প্রথমে ওয়ান লেভেলে রয়েছি ওয়ান লেভেলে আমাকে পাঁচ সাতশি দিবে এরপর পঁচিশ সাতশি এরপর ফিফটি সাতশি এরপর ওয়ান ফিফটি সাতশি এভাবে লেভেল আপগুলো যখন হবে তখন প্রত্যেকটি লেভেলের জন্য পঞ্চাশ সাতশি কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন প্রতি ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন সো এই কাজটি করতে হলে তার মানে প্রথমে যদি আপনি স্টোন লেভেলে থাকেন তাহলে আপনি কিভাবে এই পাঁচ ছাত্র সেটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন সেটি এবার দেখাচ্ছে সেটির জন্য আপনাকে আই এম নট এর উপরে ক্লিক করতে হবে এখানে একটি ক্রস ওয়ার্কস বা ক্যাপসা দেওয়া রয়েছে সেই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে এইভাবে আমি ভেরিফাই ক্লিক করছি ভেরিফাই ক্লিক করার পরে এখানে এক্সটু রিওয়ার্ডস আমি ক্লিক করব রিওয়ার্ডসে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে সাকসেস রেট হয়েছে এরপর আমার টোটাল এখানে দশ সাতাশি অ্যাড হয়েছে টোটাল এখানে আমরা সিক্সটি সাতাশি পাশাপাশি এখানে টোটাল দাঁড়িয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটুকু করলে আপনি অনায়াসেই এই দুটো কাজ করলে আপনি অনায়াসে আপনি এই বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন এবার আমি গেম খেলে কিভাবে আর্নিং করতে হবে সেটি দেখাচ্ছি সো প্রথমে আপনি গেমসে ক্লিক করবেন আমি আলাদা একটি ট্যাবে ওপেন করেছি আপনাকে যদি গেম খেলতে হয় তাহলে এখানে কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে সো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন একটি রোল ডায়াস রয়েছে রোল ডায়াসে আপনি ক্লিক করবেন কিভাবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি গেমস খেলার জন্য যেহেতু এটি আমার সম্পূর্ণ নতুন সুতরাং আমার এখানে এইভাবে দেখাচ্ছে আপনি যখন বেশি বেশি গেম খেলবেন সো কখন গেম খেলেছেন সবগুলো পে প্রফিট uh, কি পরিমাণ টাইম uh, এখানে ইনভেস্ট হয়েছে সবকিছু আপনি এখানে uh, দেখতে পাবেন সো প্রথমে যে কাজটি করবেন আমি রোল ডায়াস যেটি দেখতে পাচ্ছেন রোল ডায়াসে ক্লিক করব রোল ডায়াসে ক্লিক করার পূর্বে আপনাকে এখানে একটু বেড ধরতে হবে যে অ্যামাউন্ট দিয়ে আমার এখানে টোটাল সিক্সটি সাতোশি রয়েছে সো আমি দশ সাতোশি অ্যাড করব দশ সাতোশি আমি এখানে ইনভেস্ট করব এখান থেকে কিন্তু কাটা যাবে এবং সেটি দ্বিগুণ হবে টু এক্স সো সেটি দেওয়ার পরে আমি সরাসরি আমার প্রফিট হবে কিন্তু এতটুকু আমি যত এখানে গুলো ইনভেস্ট করব তার মানে দশ সাতশি হলে আমি এত পাবো বিশ সাতশি হলে আরো বেশি পাবো তার মানে এখানে ইনভেস্ট করার পরে আপনি এখান থেকে অনায়াসে রোল গুলো প্লে করতে পারবে সো আমি এটি দিচ্ছি এরপরে আমার রোল ডায়াস এত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি মাইনাস হয়েছে এটি কোনো ব্যাপার না আমি এবার এটি আবার ক্লেম করছি ক্লেম করার পরে আমার এটি কিন্তু আপ হয়ে গিয়েছে এবার আপ হবে এবার ডাউন হবে তার মানে আমি এটা এখানে টেন পেয়েছি এবার আমার মাইনাস হয়েছে এটি প্লাস হয়েছে দেখুন এভাবে কিন্তু আপনি গেমগুলো খেলতে পারবেন মজার একটি গেম আপনি অনায়াসেই খুব সহজে আপনি এখান থেকে খেলতে পারবেন টোটাল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল টেন টেন হয়েছে এবং টেন একবার মাইনাস হয়েছে আমার প্রথমে সিক্সটি ছিল সিক্সটি থেকে আমি টেন ইনভেস্ট করেছি এবং সেটি একটি লস হওয়াতে টেন হয়ে গিয়েছে এবং আরো পঞ্চাশ হয়ে গিয়েছে ষাট থেকে পঞ্চাশ হয়ে গিয়েছে এরপর আরো দশ দশ যোগ হওয়াতে টোটাল আমার এখানে সেভেন্টি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন সো আমি আবার রুল ডায়াসে ক্লিক করছি এবার কিন্তু মাইনাস হয়ে গিয়েছে এবার মাইনাস প্লাস এভাবে থাকবে আরো দশ মাইনাস হয়েছে তার মানে আমার সিক্সটি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি যদি অটো দিতে চান তাহলে অটো দিতে পারবেন অটো দেওয়ার জন্য আপনাকে এই অটোতে ক্লিক করে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি এখানে নির্ধারিত পরিমাণ stop on profit stop on loss যখন আপনি এখান থেকে প্রফিটে ঠিক দিয়ে রাখবেন তখন নির্ধারিত অ্যামাউন্টটু শেষ না হওয়া পর্যন্ত অটোতে সেটি রোল প্লে করতে থাকবে এবং এখানে টোটাল জিনিসগুলো শো করবে স্টপ অন লস আমি এখানে যদি ফিফটি দেই ফিফটি দিয়ে রাখি তাহলে অটো দিয়ে রাখলে কি হয় সেটি আমি এবার দেখাচ্ছি যেহেতু এটি একটি ফ্রি গেম খেলায় আর্নিং করার অপরচুনিটি সুতরাং আপনি মিস করবেন না আমি চারটি খেলেছি সুতরাং সবকিছু এখানে শো করবে সো প্রথমে আপনাকে আমি এখানে ফিফটি দিয়েছি ফিফটি দেওয়ার পরে অটোতে ক্লিক করেছি এই যে দেখতে পাচ্ছেন এরপর আমি অটোডাইসে ক্লিক করছি অটোডাইসে ক্লিক করলে একবার সামনের দিকে যাবে একবার পিছনের দিকে যাবে তার মানে সেটি গেমটা খেলতে থাকবে এইভাবে অর্থাৎ আপনি অনায়াসে এই গেমগুলো এখানে খেলতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে ফিফটি আমার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু অটো জমা হতে থাকবে এই যে মাইনাস প্লাস হচ্ছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন অনেকটা মাইনিং এর মতো ফ্রি মাইনিং করার যে ওয়েবসাইটগুলো আমি শেয়ার করেছি সব ওয়েবসাইটগুলোতে কিন্তু ফ্রি মাইনিং করার বিষয়গুলো কিন্তু আমি বলেছি সুতরাং আপনি যদি সেই ভিডিওগুলো দেখে না আসেন শুধু দেখে আসলে আপনি এই ওয়েবসাইটে আরো ফ্রিতে কাজ করতে পারবেন একবার মাইনাস হচ্ছে একবার প্লাস হচ্ছে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটিতে আপনি খুব সহজে এখানে অনায়াসে এই বিটকয়েনগুলো আর্নিং শুরু করতে পারবেন এই গেমগুলো খেলে খেলে যত গেম খেলবেন তত কিন্তু আপনি বিটকয়েন গুলো আর্নিং করার সুযোগ এখান থেকে পেয়ে যাবেন সো এভাবে কিন্তু আপনি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো এবার আমি আমার আহ আমার কিন্তু টেন হয়েছে আশা করি আপনি এইভাবে এই গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন সো আমি এটি উঠিয়ে দিচ্ছি আবারও দিচ্ছি রোল অটো ডায়াসে ক্লিক করছি অটো ডায়াসে ক্লিক করার পরে আমার এটি এভাবে রোল প্লে হতে থাকবে আশা করি আপনি এভাবে কতক্ষণ পর পর আমার ইডোর দেখাচ্ছে এটি আমার সব কিছু কিন্তু শেষ হয়ে গিয়েছে সুতরাং এভাবে আপনি এক ঘন্টা পর পর প্রথমে যেভাবে দেখিয়েছে সেভাবে ক্লেম করতে পারেন এবং গেমগুলো অটোক ডায়াসে ক্লিক করে আপনি ক্লেম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবার দেখাচ্ছি আমি কিভাবে আপনি এখান থেকে উইড্র নেবেন আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে আপনি এফিলিয়েট এখানে অ্যাফিলিয়েটে ক্লিক করার সাথে সাথে আমি একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটি আপনি বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram অথবা যে কোনো টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আপনি যে গ্রুপগুলোতে ইনভলভ রয়েছেন যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি লিঙ্কটি শর্ট করে প্রোভাইড করেন তাহলে এখান থেকে একটি নির্ধারিত সার্টেন অ্যামাউন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি উইড্রোটা নেবেন উইড্রো নেওয়ার জন্য প্রথমে আপনাকে উইড্রো বাটনে ক্লিক করতে হবে এবং এখানে যদি আপনি উইড্রো নিতে চান তাহলে তিরিশ হাজার সাতশো আপনাকে এখান থেকে আর্নিং করতে হবে সেটি করার পরে সরাসরি আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেস যেটি বিটকয়েন অ্যাড্রেসটি আপনি এখানে পেস্ট করবেন আমি আমার চ্যানেলের মধ্যে চ্যানেলের যে ভিডিওগুলো দিয়েছি কিভাবে বিটকয়েন অ্যাড্রেসটি নিতে হয় সেটি দেখিয়েছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট নেই কয়েন বেসের মধ্যে একটি ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট খুললে আপনি ফ্রিতে bitcoin ethereum XRP bitcoin cash সহ যে ওয়ালেটগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন সো আমি অ্যাকাউন্ট খুলেছি বিটকয়েনে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি আপনি আর মোবাইল কম্পিউটার ইউজার হয়ে থাকলে তাহলে ডান দিকে এখানে রিসিপি ক্লিক করবেন রিসিপি ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে কপি করার পরে সরাসরি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এই অ্যামাউন্টটুকু অর্থাৎ এখান থেকে যা আর্নিং করবেন মিনিমাম যদি তিরিশ হাজার সাতশি হয় তাহলে সেটি এখানে বসাবেন বসানোর পরে আপনি এখানে উইড্রোতে ক্লিক দিবেন দ্যাটস ইট এতটুকু এবার আরেকটি অপরচুনিটি রয়েছে সেটি হচ্ছে আপনি ডিপোজিট করে কিন্তু এখানে আর্নিং শুরু করতে পারবেন তবে আপনাকে আমি সরাসরি বলবো ফ্রিতে আপনি প্রথমে আর্নিং করবেন এখানে ডিপোজিট করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন এতে করে আপনি বেনিফিট হবেন কোনো লসে আপনাকে পড়তে হবে না এই হচ্ছে মোটামুটি বিটিসি মেকার ডট আইও এর সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইথড্র নিতে হয় সেটি সে পর্যন্ত সবাই আপ অপেক্ষা করতে থাকুন এবং আমি দেখিয়ে দিব খুব সহজে কিভাবে আপনি বিটিসি মেকার ডট আইও এর মাধ্যমে আপনি আর্নিং জেনারেট করার পরে সেটি উইড্রো নেবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো আপনি এখান থেকে যদি ওয়ান ডলার আর্নিং করেন তার মানে ওয়ান ডলার ইকুয়াল টু হচ্ছে তিন হাজার সাতাশি সেটি আরেকটি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে উইড্র